আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালামু আলা মাল্লা নাবিকা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা দূর এবং কাছের দেশ এবং প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই লাইভ প্রোগ্রাম থেকে আজকে একটি ভিন্ন বিষয় এবং অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ মসজিদ কমিটির অযোগ্যতা অর্থাৎ যেই ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না পৃথিবীতে এমন নামে বেনামে অসংখ্য মসজিদ আছে যেই মসজিদগুলির না আছে জাগার কোনো কাগজপত্র না আছে মসজিদ করার কোনো ভিত্তি এমনকি অনেক জায়গায় গোত্রে গোত্রে দলে দলে ঝগড়া ফাসাদ করেও হিংসা হানাহানির মানে পরিপ্রেক্ষিত মসজিদ তৈরি করেছে আমরা সেদিকে কথা বলবো না আজকে হবে মসজিদ পরিচালনা কমিটির ব্যক্তির অযোগ্যতা যেই যেই অযোগ্যতা থাকলে কোনো ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি এমনকি কোনো সদস্য হতে পারবে না এমন তিরিশ শ্রেণীর মানুষ রয়েছেন আস্তাকফরুল্লাহ অথচ বাস্তবতা দেখা যাবে যে এই তিরিশ শ্রেণীর মানুষই বর্তমানে মসজিদগুলি অধিকাংশগুলি পরিচালনা করে থাকে নওয়াজুবিল্লা সেজন্য একজন ইমানদার ব্যক্তি একজন আদর্শ মুসলিমের একান্ত নৈতিক দায়িত্ব কর্তব্য হলো জানা বোঝা ও অনুধাবন করা এবং মসজিদ কমিটি গঠন করার যারা দায়িত্ব পালন করে থাকেন তারা যদি অবহেলা করেন অযোগ্যতা প্রমাণ করেন তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত হবেন এবং পরকালও আল্লাহ রাবুল আলমিনের কাছে জবাবদেহিতা করতে হবে তাই যারা মসজিদ কমিটি গঠন করেন বা দায়িত্ব পালন করার ইচ্ছা পোষণ করেন তাদের মাঝে অযোগ্যতা আছে কিনা এই তিরিশটি পয়েন্ট তিরিশটি বৈশিষ্ট্য তার মাঝে থাকা যাবে না তার এক নাম্বার হলো অমুসলিম হওয়া কোনো অমুসলিম ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা রাখে না কোনো অমুসলিম ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির কোনো দায়িত্বে আসতে পারবে না দুই নাম্বার মুশরিক ব্যক্তি কোনো মুশরিক ব্যক্তি মসজিদ পরিচালনা করার আবাদ করার যোগ্যতা রাখে না কোনো দায়িত্ব রাখে না সে যাই যে হোক মূর্তি পূজারী অথবা কবর পূজারী অথবা কোনো গাছের মাছের বা অন্য কোনো পূজারী মহাগ্রন্থ আল নয় নম্বর সুরা সুরা তাওবার সতেরো নম্বর আয়তে আল্লাহ সুবাহান তালা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন মাকান আলিল মুশরিকিনা আইয়া আমরু মুশরিকদের অধিকার নেই যে তারা আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে আল্লাহ আকবর অর্থাৎ মসজিদ সমূহে তারা ঢুকতেও পারবে না তারা দায়িত্ব পালন করতে পারবে না কোনো সদস্য পদ লাভ করতে পারবে না অথচ অনেক মসজিদ তথাকথিত আছে যারা মসজিদের দায়িত্ব পালন করে অথচ মুশরেক সে চাই মূর্তি পূজারি হোক অথবা সে চাই কোনো কবর পূজারি হোক অথবা গাছের পূজারি হোক আর পাথরের পূজারি হোক যেই কোনো মুশরিক ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হওয়ার অযোগ্য তিন নম্বর অযোগ্যতা হলো কুফুরি কাজ করে হয় সে কুফুরি কাজ করে না হয় তার কথায় কাজে আচার আচরণে চালচলনে কুফুরি কাজ বা ইশারা ফুটে ওঠে অথবা কুফুরি আচরণ এর মাঝে অন্যতম হলো এমন অনেক ব্যক্তি আছেন বলে যে সক ইসলাম মেনে চলা কি সম্ভব সকল হাদিস কি মানা যাবে এরকম ধরনের অনেক বক্তব্য অনেক কাজ অনেক আচরণ আছে যেই আচরণগুলি ফুটিয়ে ওঠে যেই অযোগ্যতার অন্যতম হলো কুফুরি বাক্য কুফুরি করা বা কুফুরি বাক্য করা কুফুরকে সমর্থন করা অথবা কুফুরি কাজ করে এমন ব্যক্তির সমর্থন করা তার পক্ষে কথা বলা চার নাম্বার হলো বিদাত করা যেই ব্যক্তি বিদাত করে সেই ব্যক্তি কখনো আপনার মসজিদ পরিচালনার কমিটির দায়িত্ব পালন করতে পারে না মনে রাখতে হবে যে যেই ব্যক্তি বিদাত করে এবং বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং বেদাতিকে সম্মান করে ওই ধরনের কোনো ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির যোগ্যতা রাখে না অযোগ্য হিসেবে পরিগণিত সই বুখারির তিন হাজার একশো বাহাত্তর নম্বর আদিস প্রমাণ করে যে এই বেদাতি ব্যক্তির ফরজ এবং নফল সলাত আল্লাহ কবুল করেন না এবং তার প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরাস্তাদের পক্ষ থেকে সকল মানুষের পক্ষ থেকে লানত লানাতুল্লাহ আজমাইন লা মিনহু সরফুন ওয়ালা আদলুন আল্লাহ একবার অর্থাৎ যেই ব্যক্তি বিদাত করে তার প্রতি আল্লাহর লানত ফেরেস্তাদের লানত সকল মানুষের লানত এবং তার ফরজ এবং নফল কোনোটাই কবুল করা হবে না যেই ব্যক্তির প্রতি আল্লাহর লানত ফেরেস্তাদের লানত মানুষের লানত যার নফল সুন্নত কবুল করা হবে না ওই ধরনের বিদাতি ব্যক্তি কখনই মসজিদ পরিচালনা কমিটির যোগ্যতা রাখে না পাঁচ নাম্বার হাদিস অস্বীকারী পৃথিবীতে এরকম অসংখ্য ব্যক্তি আছে নিজেকে মুসলিম দাবি করে কিন্তু হাদিস অস্বীকার করে অতএব হাদিস অস্বীকার ব্যক্তি কখনই পূর্ণাঙ্গ মুসলিম নয় এবং সে মসজিদ পরিচালনা কমিটিতে থাকার কোনো যোগ্যতা নেই ছয় নাম্বার আকিদায় ত্রুটি যার আকিদায় ত্রুটি রয়েছে কোরআনশূন্য বিরোধী আকিদা রয়েছে যদিও নিজেকে মুসলিম দাবি করে এমন আকিদা ত্রুটি সম্বলিত মানুষ মসজিদ কমিটির পরিচালনার অযোগ্য ব্যক্তি অতএব তাকে মসজিদ পরিচালনার অযোগ্য হিসাবেই ঘোষণা করতে হবে তাকে মসজিদ পরিচালনার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিতে পরিণত হতে হলে তার আকিদা দুরস্থ করতে হবে সঠিক করে নিতে হবে সাত নাম্বার কিছু মানে কিছু ছাড়ে অর্থাৎ কোরআন বা সুন্নার কিছু মানে বা কিছু ছাড়ে এই প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থাল কোরআনের দুই নম্বর সুরা সুরা বাকার পঁচাশি নম্বর আয়াত প্রমাণ করে যে আফাত মিনুনা বিবাজ ইল কিতাব তাকফুরুনা বিবাজ তোমরা কি কিতাবের কিছু অংশ ইমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো আস্তাক ফরুল্লাহ এমন অনেক ব্যক্তি আছেন ইসলামের কিছু দিক মানে আর কিছু মানে না সুবিধা হলে মানে অসুবিধা হলে মানে না এই ধরনের ব্যক্তিও মসজিদ পরিচালনা কমিটির অযোগ্য তাকে মসজিদ কমিটির সদস্য করানো যাবে না আট নাম্বার মসজিদে আসতে জনকল্যাণমূলক কাজ করতে বা কোরআন সুন্নার আলোকে মসজিদ পরিচালনা করতে বা নেকির কাজ করতে যারা বাধা প্রদান করে অতএব যারা এই কাজে সহযোগিতা করে বা বাধা প্রদান করে এই ধরনের ব্যক্তি কখনো মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবে না মহাগ্রন্থ আল কোরআনের দুই নম্বর সুরা সুরা বাকারের একশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা যে ওই ব্যক্তির যেতে জালেম আর কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহ তার নাম স্মরণ করা এবং বাধা প্রদান করে আল্লাহর জিকির করা থেকে সলাত আদায় করা থেকে বাধা প্রদান করে এবং আর আল্লাহর এই মসজিদ যেন বিরান পরে থাকে খালি পরে থাকে এই জন্য সহযোগিতা করবার চেষ্টা করে সুতরাং যারা ভালো কাজে কল্যাণের কাজে আল্লাহর জিকিরের কাজে কোরআন সুন্নার কাজে দাওয়াত তাবলিগের কাজে বাধা প্রদান করে এমন ব্যক্তিও মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবে না নয় নাম্বার মুনাফিক মুনাফিক ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সদস্য অযোগ্য দশ বেনামাজি ব্যক্তি অধিকাংশ মসজিদ এর কমিটির দায়িত্বশীল এবং সদস্য দেখা যায় সলাত আদায় করে না নিয়মিত সলাত আদায় করে না যেই ব্যক্তি নিয়মিত সলাত আদায় করে না এমন বেনামাজি ব্যক্তি মসজিদ কমিটির সদস্য হওয়ার অযোগ্য কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ঘোষণা বাইনাল আব্দ বাইনাল কুফরে তারকু সলাদ মুসলমান আর কুফুরের মাঝে পার্থক্য হলো সলাদ যে সলাত আদায় করে সে মুসলিম যে সলাত আদায় করে না সে অমুসলিম অতএব এই অমুসলিম ব্যক্তিও সলা অর্থাৎ বেনামাজি ব্যক্তি মসজিদ পরিচালনা করার অযোগ্যতা রাখে তাকে মসজিদ পরিচালনা কমিটির সদস্য হিসাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই এগারো সুৎখোর ব্যক্তি সুৎখোর ব্যক্তি সুদের সবচেয়ে সর্বনিম্ন গুণাটা হলো নিজের মায়ের সাথে জানা করে নাউজবিল্লা অথচ অনেক মসজিদের দায়িত্বশীল আছে সৎকর ব্যক্তি এমন ব্যক্তিও মসজিদ পরিচালনা কমিটির অযোগ্য ঘুষখোর ব্যক্তি ঘুষখোর ব্যক্তি টাকা পয়সা সমাজের অনেক মানুষ আছে টাকাওয়ালা মানুষ খোঁজে ইমানওয়ালা মানুষ খোঁজে না সেই জন্য দারিদ্র রিক্সা চালক ইমানদার ব্যক্তিকে মসজিদ কমিটির সদস্য করে না অথচ ঘুষখোর বা সৎখোর আপনার বেনামাজি ব্যক্তিকে মসজিদ পরিচালনার সদস্য খোঁজে নাওজুবিল্লা সেই ধরনের যারা কমিটির দায়িত্ব পালন করবে এবং যারা দায়িত্ব দিবে উভয়ই আল্লাহ রব্বুল আলমিনের কাঠগড়াদার হিসাব দিতে হবে তেরো নম্বর নেশাখুর ব্যক্তি যেই ব্যক্তি নেশার সাথে সম্পৃক্ত সাইসে মদ জুয়া অথবা লটারি অথবা দেখা যাচ্ছে সে বিড়ি সিগারেট জদ্দাখোর অধিকাংশ মসজিদগুলিতে বিড়িখোর ব্যক্তিকে না নিলেও জদ্দাখোর ব্যক্তিকে নেওয়া হয় অথবা জদ্দাখোর ব্যক্তিকে না নিলেও বিড়িখোর ব্যক্তিকে নেওয়া হয় নওয়াজুবিল্লা মদখুর ব্যক্তিকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না কিন্তু জব্দাখুর ব্যক্তি মসজিদ কমিটির সদস্য মদখুর ব্যক্তিকে মসজিদে ঢুকতে না দিলেও বিরুখোর ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সদস্য অতএব বিরিখোর নেশাখোর জর্দাখোর যত খোরক এই ধরনের নেশাখোর ব্যক্তি মসজিদ পরিচালনার অযোগ্য ব্যক্তি চোদ্দ নম্বর অহংকারী অহংকারী ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবে না এমনকি রিয়াকারী অর্থাৎ ছোট শির্ক যারা করে থাকে রিয়া করে থাকে দুটাই গুনার কাজ এই ধরনের ব্যক্তি মসজিদ পরিচালনা করে অংশগ্রহণ করতে পারেন অযোগ্য ব্যক্তি পনেরো নাম্বার শরীয়ত সম্পর্কে গান সম্পন্ন ব্যক্তি যিনি শরীয়ত সম্পর্কে উদাসীন হালাল হারাম জায়েজ নাজাজ বৌদ্ধ অবৈধ বোঝা না কোরআন সুন্নার কোনো ধারণা রাখে না এমন অযোগ্য ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবে না আর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি ওই ব্যক্তি হওয়া প্রয়োজন যে ইমাম ছুটিতে গেলে ইমামের অবর্তমানে সলাত আদায় করতে পারে তবে হ্যাঁ সমাজে কিছু মানুষকে দেখা যায় অতি উৎসাহিত ইমাম সাহেব ছুটিতে গেলে বা অসুস্থ হলে সলাত আদায় করতে মানে তাড়াহুড়া করে বা এগিয়ে যায় কোন দিন কোন সময় জোহর এবং আসরের সলাতে ফজর এবং এশার মাগরিবে পাওয়া যায় না কারণ এই সময়ে যে উচ্চ সুরে কিরাত পড়তে হয় এই ধরনের অনেক ব্যক্তি পাওয়া যায় জোহরের আসরে ইমামতি করতে যায় অতএব ইমাম সাহেবের অবর্তমানে যিনি পাঁচওয়াক্ত সলাতের যোগ্যতার সাথে কোরআন সহিভাবে পড়ে ইমামতি করার যোগ্যতা রাখে এমন ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হওয়া গান সম্পন্ন ব্যক্তি হওয়া জরুরি ষোলো নাম্বার পদ চায় যেই ব্যক্তি পদ চায় তাকে পদ দেওয়া যাবে না রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একাধিক সৈয়দি যারা প্রমাণিত অতএব এমনও দেখা যায় অনেক মসজিদের দায়িত্বশীল অস্ত্র নিয়ে পিস্তল নিয়ে অথবা বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে অথবা রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে অথবা পদাধিকার বলে আপনার সভাপতি বা সেক্রেটারি অথবা বিভিন্ন কেশিয়ার বা সদস্য হতে চায় আস্তাকফুরল্লাহ আমরা কাউকে উদ্দেশ্য করে নয় বরং জাতির কল্যাণে মানবতার কল্যাণে আমরা এই কথাগুলি বলছি কোরআন সুন্নার আলোকে মিলিয়ে দেখা প্রয়োজন মনে রাখতে হবে মসজিদ আল্লাহর গড় এইটা কোনো দুনিয়ার কোনো গড় নয় অতএব আপনি আল্লাহর গড়ের দায়িত্ব পালন করতে গিয়ে আপনি নেশাখোর হবেন অহং অহংকারী হবেন অজ্ঞতা সম্পন্ন হবেন এটা হতে পারেন আপনি পথ চাবেন আপনি সন্ত্রাসী কার্যকলাপ করে পথ নেবেন এটা হতে পারে না সতেরো নম্বর খেয়ানতকারী দায়িত্বের খেয়ানত আমানতের খেয়ানত টাকা পয়সার খেয়ানত অথবা যে কোনো ধরনের খেয়ানতকারী হতে পারে বিশেষ করে অনেক মসজিদে খোঁজ নিলে দেখা যায় দায়িত্বশীল মসজিদে ফান্ডের টাকা নিয়ে নিজের মতো খরচ করে অথবা নিজের কাজে লাগিয়ে দেয় ব্যবসা লাগিয়ে দেয় এই ধরনের অনেক ব্যক্তি আছেন তাদের সিন্ডিকেট থাকে ওই কমিটির বিভিন্ন দায়িত্বশীলরা কোনো কোনো মসজিদের দুইজন দায়িত্বশীলের অ্যাকাউন্ট অথবা কোন কোন মসজিদে তিনজনের কোনো কোনো মসজিদে একজনের এই ধরনের মসজিদে সিন্ডিকেট তৈরি করে মসজিদের পয়সা নিয়ে মাদ্রাসার পয়সা নিয়ে নিজেরা ব্যবসা তো করে করে নাওজুবুল এমনও তথ্য আছে যে সুদে টাকা লাগায় সুদে টাকা লাগায় মসজিদে টাকা নিয়ে অথবা এই টাকা নিয়ে নিজেরা ব্যক্তিগত ব্যবসা করা আস্তাক আস্তাক ফরুল্লাহ এই জন্য কোরআন সুন্নার আলোকে নিজেদেরকে সচেতন হওয়া প্রয়োজন আঠারো নম্বর টাকলুর নিচে কাপড় পরিধানকারী যেই ব্যক্তি টাকলুর নিচে কাপড় পরিধান করে সেই ব্যক্তি মসজিদ পরিচালনা করার অযোগ্য ব্যক্তি কারণ আল্লাহ রাসুল বলছে মা আসফালা মিনাল কাবের ইজারে ফাফিন্নার যে ব্যক্তি টাকনার গিরে নিচে কাপড় পরিধান করে সে জাহান নামের আগুনে জ্বলবে নওয়াজবিল্লা অর্থাৎ জাহান নামী ব্যক্তি তো আর মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে না উনিশ নাম্বার দাড়ি কাটা ব্যক্তি যে ব্যক্তি দাড়ি কাটে সে চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানিতে থাকে এমন আল্লাহর নাফরমান ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটিতে আসতে পারে না যে যে ব্যক্তি সরাসরি রাসুলের আপনার দায়মি সুন্নত যেটা দাড়ি রাখা ওয়াজিব পর্যন্ত কোন কোন আলেম বলেছেন যে এটা কাটা যাবে না এরকম দাড়ি কাটা ব্যক্তি মসজিদের পরিচালনার কমিটিতে আসা অযোগ্যতা প্রমাণ করে বিশ নাম্বার চগলখোর ব্যক্তি চগলখোর ব্যক্তি কখনো মসজিদ পরিচালনার সদস্য হওয়ার যোগ্যতা রাখে না বরং অযোগ্য একুশ নম্বর প্রতারণাকারী যেই ব্যক্তি বিভিন্ন কাজে প্রতারণা করে এই প্রতারণাকারী মসজিদ পরিচালনার দায়িত্বে আসতে পারবে না রাসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন মান গাছা ফালাইসা মিন্না যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভক্ত নয় নওয়াজ বাইশ নম্বর বদমেজাজি বদমেজাজি মানুষ হঠাৎ রেগে যায় হঠাৎ কোরআন শূন্য বিরোধী কথা বলে অথবা তার মেজাজ খিটখিটে মানুষের সাথে আন্তরিকতা কাজ করে না সব দিক বিবেচনায় বদমেজাজি ব্যক্তি কখনো মসজিদ পরিচালনার যোগ্যতা রাখতে পারে না তেইশ নাম্বার অসুস্থ বা পাগল ব্যক্তি জ্ঞানহীন ব্যক্তি অর্থাৎ যার অসুস্থতা বা পাগলামির কারণে সে দায়িত্ব পালন করা সম্ভব নয় এমন যেহেতু আল্লাহ রাসুল বলছেন আলা কুল্লুকুম রায় নকুল্লুকুম আসুলান রায়তে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং দায়িত্বশীল ব্যক্তি অসুস্থ অথবা পাগল হতে পারবে না চব্বিশ নম্বর মন মতো কাজ করা কোরআন সুন্নার ধার ধারণা সামাজিক ব্যক্তিদের মতামত উপেক্ষা করে নিজের মন মতো কাজ করতে চায় অথচ আল্লাহ সুবাহানতাল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে একশো চোদ্দ সুরার ভিতরে একটি সুরা দিয়েছেন এক সুরা অর্থাৎ পরামর্শ ভিত্তিক কাজ করা সুতরাং যে ব্যক্তি মন মতো কাজ করে এমন ব্যক্তি মসজিদ পরিচালনার অযোগ্য পঁচিশ নাম্বার ফিটনেস সৃষ্টিকারী যেই ব্যক্তি ফিটনেস সৃষ্টি করে সমাজে ফিটনেস সৃষ্টি করে এমন ব্যক্তি আপনার মসজিদ পরিচালনা করতে পারে না খেয়াল রাখতে হবে যেই ব্যক্তি ফিতনা সৃষ্টি করে আর ফিতনা তো আসাদ্দ মিলাল কাতাল বলা হয়েছে হত্যা করার চাইতে জঘন্য ফিতনা সৃষ্টি করা তাই ফেতনাকারী মসজিদ পরিচালনার কোনো যোগ্যতা অযোগ্যতা প্রমাণ করে সে দায়িত্ব পালন করতে পারবে না ছাব্বিশ নাম্বার খোটা দানকারী যেখানে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম খোটা দানকারীর সম্পর্কে বলছেন লাইয়াদুল জান্নাতা মান্নানুন অর্থাৎ খোটা দানকারী জান্নাতে যাবে না জামিয়া তিরমিজির দুই হাজার আটশো তেষট্টি নম্বর হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লামে খোটা দানকারীর ব্যাপারে যেই বক্তব্য দিয়েছেন যে খোটা দানকারী জান্নাতে যাবে না অতএব এই খোটা দানকারীকে কখনো আপনার মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বে আনা যাবে না সাতাইশ নাম্বার জাহিলি কার্যকর্ম করে যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে ডাকে জাহিলি কর্মকাণ্ড করে এমন ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির অযোগ্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জামিয়া তিমিজি দুই হাজার আটশো তেষট্টি নম্বর আদিস মিসকাতুল মাসাবির তিন হাজার ছশো চুরানব্বই নম্বর আদিসে বলছেন অমান দা বি দাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম জাম আন্নাহ মুসলিম অর্থাৎ যেই ব্যক্তি জাহিলি কাজ করে বা জাহিলি যুগের জাহিলিয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করে সেই ব্যক্তি জাহান্নাম সেই ব্যক্তি জাহান্নামে যদিও সে সিয়াম পালন করে সলাত আদায় করে এবং নিজেকে মুসলিম দাবি করে অতএব ওই ব্যক্তি কখনই সে জান্নাতে যাওয়ার অর্থাৎ কোরআন সুন্নার আলোকে মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে না আঠাইশ নম্বর সুন্নতের অবজ্ঞাকারী সহি বুখারির পাঁচ হাজার তেষট্টি নম্বর আদেশ প্রমাণ করে মান রগে বান সুন্নতি ফালাইসে মিন্নি যে ব্যক্তি সুন্নতের অবজ্ঞা করে বা সুন্নতের অনুসরণ করে না সে আমাদের দলভুক্ত নয় সুতরাং সুন্নতকে যে ভালোবাসে না মানে না সুন্নতের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্মান নেই সুন্নতের প্রতি আন্তরিকতা নেই সুন্নতকে অবজ্ঞা করে এড়িয়ে চলে সেই ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির অযোগ্য উনত্রিশ নাম্বার দেশ ও জাতির শত্রু যে ব্যক্তি দেশ ও জাতির অকল্যাণে কাজ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে না দেশ ও জাতির মানে ক্ষতি সাধন করায় নিয়োজিত থাকে এমন ব্যক্তিও মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে না সর্বশেষ তিরিশ নাম্বার যে পয়েন্ট তাকদের অস্বীকারী এমন অনেক মুসলিম আছে যারা নিজেরা তাহাজত পরে বা ভালো কাজ করে কিন্তু তাকদিরকে অস্বীকার করে এমন তাকদির অস্বীকারী কখনো আপনার মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখে না সুতরাং যেই সকল আমরা এক নজরে আবারও বলে দিচ্ছি অমুসলিম ব্যক্তি মসজিদ পরিচালনা করার অযোগ্য মুশরিক ব্যক্তি তিন নম্বর কুফুরি কাজের সাথে সম্পৃক্ত চার বেদাতি পাঁচ হাদিস অস্বীকারী ছয় আকিদায় ত্রুটি সাত কিছু মানে কিছু ছাড়ে আট বাধা প্রদানকারী নয় মুনাফি দশ বেনামাজি এগারো সুৎখোর বারো ঘুষখোর তেরো নেশাখোর চোদ্দ অহংকারী বা রিয়াকারী পনেরো গান সম্পন্ন মানে অজ্ঞান ব্যক্তি বা পাগল ব্যক্তি বা নিরক্ষর ব্যক্তি অথবা যিনি শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখেন না ১৬ পদ চায় পদলোভী সতেরো খেয়ানতকারী আট আঠারো টাকনু নিচে কাপড় পরিধানকারী উনিশ দাড়ি কাটে বিশ চোগলখোর একুশ প্রতারণাকারী বাইশ বদমেজাজি তেইশ অসুস্থ বা পাগল ব্যক্তি চব্বিশ মতো কাজকারী পঁচিশ ফিটনেস সৃষ্টিকারী ছাব্বিশ খোটাদানকারী সাতাশ জাহিলিয়াতের জিগে আহ্বানকারী আঠাশ শূন্যতর অবজ্ঞাকারী উনত্রিশ দেশ ও জাতির শত্রু তিরিশ তাকদিরকে অস্বীকারী আরও একটি বিশেষ পয়েন্ট যদি সুযোগ করা যায় যে ইসলামের ক্ষতিকারী ইসলাম এবং দেশের ক্ষতিকারী ব্যক্তি বা গোপনে গোপনে যদি এরকম ক্ষতি করে থাকে এই ধরনের ব্যক্তি কখনো কেউ ভুলেও মসজিদ কমিটির সদস্য বানাবেন না এবং এমন ব্যক্তি যেন আসতে না পারে এই ব্যাপারে একজন ইমানদার আদর্শ মুসলিমের একান্ত দায়িত্ব কর্তব্য হলো সচেতনতার সাথে কমি পরিচালনা কমিটি তৈরি করা সুতরাং যারা দায়িত্ব পালন করবেন কমিটি গঠন করার তারা যদি এই ভুল ত্রুটিগুলি সহকারে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেন তাহলে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে সুতরাং আসুন আল্লাহকে ভয় করি আল্লাহ রাব্বুল আলমিনের সঠিক দিন প্রচারে আমরা আজকের এই বক্তব্য মসজিদ পরিচালনা কমিটির অযোগ্যতার আজকে লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিয়ে পৃথিবীর সরিয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জায়গার মসজিদ কমিটির যারা দায়িত্বে আছে তারা যেন সংশোধন করে নিতে পারে যদি ত্রুটিগুলি কারোর মাঝে থাকে তবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে তাহলে সে যোগ্যতা অর্জন করতে পারবে আর না হয় এমন ব্যক্তি যেন সলে বলে কলে কৌশলে অস্ত্র বলে জন বলে অথবা মানুষের কোনো প্রভাব প্রতিপত্তি করে জুলুম করে যেন মসজিদের দায়িত্ব পালনে মসজিদ কমিটিতে আসতে না পারে সুতরাং আমরা যেন এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করি আমরা যেন যারা নিয়মিত মুসল্লি আছি এইসব ব্যাপারে কোরআন সুন্নার আলোকে মসজিদগুলি যেন পরিচালিত হয় আবাদ হয় আল্লাহ রাবুল আলমিনের সহায়তা কামনা করছি আমরা কোনো ব্যক্তি গোষ্ঠী দলকে লক্ষ্য করে নয় বরং কোরআন সুন্নার আলোকে মসজিদ পরিচালনা করার অযোগ্যতা যাদের মাঝে রয়েছে এই বিষয়গুলি এই তিরিশটি পয়েন্ট এই তিরিশটি বিষয় যেন আমরা খেয়াল রেখে মসজিদ পরিচালনার ব্যাপারে এগিয়ে আসে আর মনে রাখবেন মসজিদ পরিচালনা করার ব্যক্তি তিনি আর কেউ নেন তিনি আল্লাহর ঘরের ঘরের পরিচালনাকারী তাই আল্লাহর ঘরের পরিচালনাকারী তো এই ধরনের তিরিশটি বদ মানে বদ বা বদ খাসলত বা বদ বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি হতে পারে না সুতরাং এই বিষয়ে আমরা যেন সজাগ থাকি সচেতন হই আল্লাহ আলম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যাঁ।